আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বরাবরের মতো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে ফ্রেন্ডস গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে বাসায় খুব ইজিভাবে হুইপ ক্রিম তৈরি করতে হয় আর ক্রিমটা আমি কালারও করে নিয়েছিলাম আর আজকে সেই ক্রিম দিয়ে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে কিটি কেক আমি যেহেতু প্রফেশনাল না তাই খুব বেশি একটা কেক ডেকোরেশন করতে পারি না হুটহাট করে মাঝে মধ্যে দুই একটা বার্থডে কেক বানাই বাস একটু চেষ্টা করছি তো আমি আমার মতো করে চেষ্টা করছি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ফ্রেন্ডস আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ফ্রেন্ডস চলুন শুরু করছি আমাদের আজকের চমৎকার কিটি ক্যাকের রেসিপি এখানে আমি নিয়েছি স্পঞ্জ ক্যাক আর এই ক্যাকের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি কেকগুলো স্লাইস করার পরে আমি ঠান্ডা করে নিয়েছি আর স্লাইস করা কেকের উপরে আমি চিনি শিরা দিচ্ছি চিনি শিরাটাও আমি ঠান্ডা ইউজ করছি বেশি কিছু করিনি জাস্ট চিনি দিয়ে আমি পানি দিয়ে শিরা করেছি আর একটু ভ্যানিলা এসেন্স মিশিয়েছি তারপর আমি স্লাইস করা কেকের উপরে হুইপড ক্রিম লাগিয়ে নিচ্ছি ফ্রেন্ডস অবশ্যই কেকের মধ্যে চিনি শিরা ইউজ করবেন এতে করে কেকটা অনেক বেশি সফট থাকে তারপর আমি একটা স্লাইস দিয়ে ঢেকে দিচ্ছি আমি লাস্টের একদম নিচের যেই স্লাইসটা থাকে সেটা মধ্যখানে দিয়ে দিচ্ছি আর একটু একটু ভেঙে গেছে ওগুলো কোনো ব্যাপার না ক্রিম দিয়ে লাগিয়ে নেওয়া যায় আবারও আমি স্লাইসটার উপরে কিছু ক্রিম লাগিয়ে দিচ্ছি তারপরে লাস্ট স্লাইসটা দিয়ে দিয়েছি আমি এখানে তিনটা স্লাইস করেছি ভালো করে হাত দিয়ে একটু চেপে চেপে ক্যাকটাকে বসিয়ে দিবেন এতে করে ক্যাকটা আর ছুটে আসবে না সুন্দরভাবে বসে যাবে উপরে অবশ্যই আবারও একটু চিনি শিরা ইউজ করবেন আমি কেকটাকে অনেক বেশি সফট এবং নরম করতে চেয়েছি তাই এভাবে চিনি শিরা ইউজ করছি আর এটা ফ্রিজে রাখার পরেও একদম সফট থাকবে তারপর কেকের উপরে ভালো করে একটু হুইপড ক্রিম লাগিয়ে নিচ্ছি যেহেতু আমি অন্য স্টাইলে একটু ডিজাইন করব তাই এখানে বেশি ক্রিমের প্রয়োজন হচ্ছে না আমি জাস্ট একটু গায়ে গায়ে ক্রিমটা লাগিয়ে নিয়েছি আমার ডিজাইন করা ক্রিমটা যেন এটার মধ্যে লেগে যায় তারপর বোর্ডের চারপাশে লেগে থাকা কেকের কুচা বা ক্রিম যেগুলো লেগে যায় সেগুলো অবশ্যই একটা টিস্যু দিয়ে বা একটা কিচেন টাওয়াল দিয়ে পরিষ্কার করে নেবেন এবার আমি কেকটা সাজিয়ে নিচ্ছি প্রথমে আমি কেকটা নিচ থেকে আস্তে আস্তে করে সাজিয়ে নিচ্ছি আর আমি এখানে স্টার নজেল ইউজ করছি আমি এখানে মিডিয়াম স্টার নজেল দিয়ে সাজিয়ে নিচ্ছি জাস্ট মিডিয়াম স্টার নজেলটা দিয়ে হালকা করে একটু চাপ দিলেই এই ফুলগুলা অটোমেটিকলি হয়ে যাবে এতে তেমন কোনো ঝামেলা নেই আমি এভাবে করে পুরাটা সাইড সাজিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে আশা করছি আপনারা বুঝতে পারবেন আমি আশা করছি আপনারা আমার থেকেও ভালো পারবেন যেহেতু আমরা কেউই প্রফেশনাল না তাই একটু এলোমেলো হবেই আমি পুরো সাইডগুলোতে লাগানোর পরে ক্যাকের একদম কিনারাটায়ও একটা লাইন দিয়ে দিচ্ছি এতে করে ক্যাকটা সমান দেখা যাবে দেখুন রেডি হয়ে গেছে এবার এখানে আমি একটা স্টিকার বসিয়ে দিচ্ছি এটা আমি নিজেই আর্ট করে নিয়েছি যেহেতু এটা আমি কিটি কেক বানাচ্ছি তাই এখানে বিড়ালের একটা চেহারা অবশ্যই বসাতে হবে দাগটা যেন সোজা করে টানা যায় তাই আমি এটা আগে আর্ট করে নিয়েছিলাম এবার এই আর্ট করা কাগজের চারপাশে একটা বড় শাসলিক কাঠি দিয়ে আমি একটু আর্ট করে দিচ্ছি আপনারা চাইলে টুথপিক দিয়েও করতে পারেন এবার এই কাগজটাকে আমি এখান থেকে তুলে ফেলব এবার আমি ব্ল্যাক কালার ক্রিম দিয়ে আর্ট করা জায়গাটাকে একটু সাজিয়ে নিচ্ছি অবশ্যই ভিডিওতে দেখলে আপনারা খুব ভালোভাবে বুঝে যাবেন আর এটাতে আমি কোনো নজেল ইউজ করিনি জাস্ট আমি কেচি দিয়ে আগাটাকে ছোট করে একটু কেটে দিয়েছি উঁচু নিচু জায়গাগুলোকে অবশ্যই সমান করে ক্রিম লাগিয়ে সাজিয়ে নিতে হবে বার্থডে কেক বিশেষত আমি খুব কমই বানাই মাঝে মাঝে দুই একটা বানানো হয় তাই আমার হাত অত বেশি স্পিডে চলে না কেক সাজানোর সময় আপনারা একটু ভালো করে চেষ্টা করবেন আশা করছি আপনারা আমার থেকেও বেশি ভালো পারবেন এবার আমি ব্যান্ড আর্ট করে নিচ্ছি চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে স্কোয়ার করে আসলে ব্যান্ডটা বানিয়ে নেওয়া এটা খুবই সহজ এবার আমি রেড কালারের ক্রিম দিয়ে ব্যান্ডের ভিতরে স্টার নজেলের সাহায্যে ফুল দিয়ে দিচ্ছি আর এই স্টার নজেলটা আমি ছোট সাইজের ইউজ করেছি ব্যাস হয়ে গিয়েছে এবার আমি হোয়াইট কালারের ক্রিম দিয়ে পুরা চেহারাটাকে সাজিয়ে দিচ্ছি আর এটাও একটা স্টার নজেল এটা আমি মিডিয়াম সাইজের ইউজ করেছি আমি এখানে টোটাল তিনটা স্টার নজেল ইউজ করেছি একটা ছোট সাইজ আর দুটা মিডিয়াম সাইজ আর এভাবে করে আমি পুরাটাতে ভরাট করে দিচ্ছি ব্যাস হয়ে গিয়েছে এবার আমি চোখ আট করে নিচ্ছি ব্ল্যাক কালারের ক্রিম দিয়ে বাস এটা আন্দাজ করে আপনারা সাজিয়ে নেবেন আশা করছি একবার ট্রাই করলে অবশ্যই পারবেন আমারও এটা ফার্স্ট টাইম বানানো কেক আমি এর আগে অন্যান্য কেক বানিয়েছি বাট এই ডিজাইনের কেক এটাই ফার্স্ট ছিল ব্যাস দুটো চোখ হয়ে গিয়েছে এবার আমি চোখের পাশের যে ভ্রমরগুলো আছে সেগুলো আর্ট করে নিচ্ছি মধ্যখানে আমি পিঙ্ক কালারের একটা ফুল বসিয়ে দিয়েছি ব্যান্ডের মধ্যে এতে করে দেখতে আরও সুন্দর লাগছে এবার আমি নোজ এঁকে দিচ্ছি ব্ল্যাক কালারের ক্রিম দিয়েই আপনারা চাইলে অন্য ক্রিম দিয়েও দিতে পারেন ব্যাস হয়ে গিয়েছে এবার আমি ব্ল্যাক কালারের ক্রিম দিয়ে আবারও ব্যান্ডের চারোপাশ থেকে শুরু করে চেহারা চারোপাশে একটু ভালো করে ক্রিম দিয়ে সাজিয়ে দিব এতে করে কিটি কেকের যে চেহারাটা আছে এটা স্পষ্ট করে ফুটে উঠবে এবার আমি কিছু সুগার বল দিয়ে ব্যান্ড এবং চোখগুলো সাজিয়ে দিচ্ছি আমি এখানে গোল্ডেন কালারের সুগার বল ইউজ করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার ইউজ করতে পারেন আর নোজের মধ্যে কিছু সুইট বল দিয়ে দিলাম তারপর আমি রেড কালারের ক্রিম দিয়ে চারপাশে কিছু ফুল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই জায়গাটাকে পিঙ্ক কালার ক্রিম দিয়ে ভরাট করতে পারেন এতে করে আরও সুন্দর লাগবে আমার যেহেতু রেড কালার ক্রিমটা একটু বেশি ছিল তাই আমি একটা লাইন রেড কালার দিয়ে দিয়েছি আর অবশিষ্ট যে অল্প একটু জায়গা আছে সেটাকে আমি আবারও পিঙ্ক কালারের ক্রিম দিয়ে ফুল করে নিচ্ছি আমি যেহেতু আজকে দুই পাউন্ডের কেক বানিয়েছি আমার এখানে প্রায় হুইপড ক্রিম বড় দুটা প্যাকেট লেগেছে আমি অবশ্যই আমার ক্রিমের রেসিপিটিতে বলেছিলাম যে মিনি প্যাকেট দুটা দিয়ে এক পাউন্ডের কেক সাজানো যায় যেহেতু আমার এখানে দুই পাউন্ড আমার ক্রিম লেগেছে টোটাল দুইটা বড় হুইপড ক্রিম প্যাকেটের অর্থাৎ চারটা লেগেছে আপনারা চাইলে বাটার ক্রিম বা সুইস ম্যাং ক্রিম দিয়েও এই ডেকোরেশনটা করতে পারেন নেক্সট টাইম আমি অবশ্যই সুইস ম্যাং ক্রিম এবং বাটার ক্রিম প্রোস্টিংয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকের জন্য অনলি হুইপড ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করলাম এই কেকের কালারটা মূলত এটাই হয় অন্য কোনো কালার চাইলেও আপনারা করতে পারেন ব্যাস হয়ে গিয়েছে আমার কেকটা রেডি এবার ব্ল্যাক কালার ক্রিম দিয়ে আমি পেস্টটাকে আরেকটু ভরাট করে দিচ্ছি এতে করে পেস্টটা আরও ভালো করে বোঝা যাবে আশা করছি আমার মতো যারা একদম কাঁচা বেশি ভালো করে কেক ডেকোরেশন করতে পারেন না তারা আমার মতো এভাবে ফাঁকিবাজি করে কেকটা সাজিয়ে নেবেন যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে আমি চেষ্টা করেছি এটাকে সুন্দর করে ফুটিয়ে তুলতে এবার আমি ক্যাকটাতে নাম লিখে দিব তার আগে অবশ্যই ভালো করে চারোপাশটা পরিষ্কার করে নিচ্ছি এবার আমি নামটা লিখে নিচ্ছি আর এটা আমাদের এক রিলেটিভের জন্য তাই আমি চেষ্টা করেছি তার বার্থডেতে গিফট করার জন্য তো তার নামটা আমি এখানে লিখে দিচ্ছি আর আমি এখানে ব্ল্যাক কালারের ক্রিমটা ইউজ করছি আসলে আমি কেকের উপরে তেমন ভালো করে নাম লিখতে পারি না আমার হাত খুব কাঁপে তবুও চেষ্টা করে যাই দেখুন ব্যাস নামটা লেখা হয়ে গিয়েছে আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি কেকটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আশা করছি আমার আজকের এই ক্ষুদ্র চেষ্টাটা আপনাদের কাছে ভীষণ ভাল লাগবে তো ফ্রেন্ডস অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে আপনারাও আপনাদের বেবিদের জন্য যে কোনো টাইমে বার্থডে কেক তৈরি করে নেবেন খুব ইজিলি তো ফ্রেন্ডস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন যেন এরকম আরও ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ